বন্ধুরা দেখতে পারতেছেন মুরব্বী হ্যাঁ। ওনাকে নিয়ে আজকে আমি ঘুরব এবং তাদের বাড়িতে একটি সিআরটি টিভি রয়েছে তো সেই সিআরটি টিভিটি রিপেয়ারিং করব তো পাশাপাশি আপনাদেরকে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখতে পারতেছেন ওই হচ্ছে আমাদের বাঙ্গাচুরা দোকান তবে কাজ কিন্তু বাঙ্গাচুরা না বন্ধুরা তো চলুন আমরা যাই তো বন্ধুরা আমি ওনাদের বাড়িতে চলে এসেছি এবং টিভিটা এসি প্লাগিং করে স্টার্ট করে এই দেখতেছি দেখেন পরিস্থিতিটা একবারে ফ্লাইং লাল স্কেন আমার চেহারাটা সহকারে লাল হয়ে গিয়েছে তো এই ধরনের টিভি এই দেখতে পাচ্ছেন এটার সমস্যাটা কী ধরনের সমস্যা হয়েছে তো এই সমস্যাটা আমরা রিপেয়ারিং করব এবং আপনাদেরকে দেখাবো আমরা এটা কী রিপেয়ারিং করি বা কি সমস্যা থেকে এই সমস্যাটা হয় তো চলুন আর বক বক করবো না এখনই শুরু করি তো বন্ধুরা আমি ব্যাক্কাবাটি খুলে নিব এখন নাটগুলি খুলে নিয়েছি তবে এটার মডেল নাম্বারটি আপনারা দেখতে পারতেছেন M M E twenty one twenty six PF তো আমি যেহেতু যেখানে কাজ করতেছি সেখানে তেরকম পরিমাণ কোনো আলো নেই তো আমি টর্চ লাইট ব্যবহার করতেছি তো এখন আমি প্রায় যে আপনারা দেখতে পাচ্ছেন এটার বডিটি খুলে নিব বলতে একটা ক্লাই ভিডিও করতে হবে তো বডিটি খুলে নিলাম এবং আমি আজকে এই পরিস্থিতিতে টিভি ঠিক করবো চিন্তাও করতে পারতেছি না কারণ দেখা দৃষ্টিতে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তো আমি এখন এটাকে মিটার ম্যাপ ম্যাপ মানে মাপ দিয়ে তারপরে রোগটি বের করব কোথায় থেকে এই সমস্যা হয় তো সাধারণত আমরা জানি এই সমস্যাটি হলে এই এটির ভিতরে এই প্রবলেমটা হয় তো আমরা এটাকে খুলে আগে মেপে নেব যে কোথায় ভোল্টেজ মার খেয়েছে এন্দা ধরেন নাইলে আবার এ এত আমি এখন হ্যাঁ, এটাই এটা দেখতে পাচ্ছেন এটা পুরো লাল হয়ে গেছে তো এটা সাধারণত টিউব খারাপ হলেই সমস্যাটা হয় আবার অন্যান্য কষ্ট হতে দেন অন্য গেলে আমাকে দেখেন তো অনেকে দেখেন এখানে যে ভোল্টেজটি ঠিক আছে এখন আউটপুটে কোন ভোল্টেজটি নিচ্ছে তো এখানে একটা তিন এখানে একশো এগারো এখানে শূন্য এগারো বন্ধুরা তো এখানকার মধ্যে একটি কন্ডাক্টার মাইক পেয়েছে যার কারণে মানে শর্ট হয়ে যাওয়ার কারণে এই লাল দিই তো এই যে কেন্দ্রটি আপনারা দেখতে পাচ্ছেন আমি করে আপনাদেরকে কাজ দেখাচ্ছি যাতে করে অনেক কিছু শেখা যায় বা আমিও থেকে করতেছি তো আমি এখন ট্রানজিস্টার দিয়ে চেঞ্জ করে দেবো এটা হলো এই ট্রানজিস্টারের মধ্যে মাঝখানে যে চারটা ট্রানজিস্টার তারপর ছোট ট্রানজিস্টার থেকে সিরিয়ালে এক দুই তিন চার হিসাবে গণতে গেলে তিন নাম্বারটি পরে আর এই সাথে দুই নাম্বারটি পরে এই টেন্ডেন্সিটি রিমুভ করে দেব তো যেহেতু আমি একটু অন্ধকার ঘরে কাজ করতেছি তো বন্ধুরা আমি একটা ট্রানজিস্টার লাগিয়ে দেখেছি তারপর কাজ হয় না কিন্তু এখন আমি পুরো তিনোটা ট্রানজিস্টারই নতুন লাগিয়ে দিতেছি যাতে করে সবাই মোটামুটি ব্যবহার করতে পারে তো এই ধরনের সমস্যা আসলে একটা কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় কারণ অনেক সময় এই পিকচার পিন যদি শর্ট হয়ে যায় ভিতরে মানে এটাকে তো রিমুভ করা যায় না তো আমরা এখন এটার ভিতরে পুনরায় লাগাবো তারপর আমি আপনাদেরকে আবারও দেখাবো বন্ধুরা দেখতে পারতেছেন এই তিনটি ক্যান্ডিস্টার চেঞ্জ করে আমি আরও তিনটি ট্যান্ডেস্টার এখন লাগিয়ে দিতেছি এখানে আমি সেট করব যাতে করে আপনাদের সরি যাতে করে টিভিটি ওকে হয়ে যায় চলুন দেরি করবো না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাগিয়ে নিয়েছি ট্যান্ডেস্টার তিনটি ট্রানজিস্টার দেখব যে এটার আর কোনো কিছু লাভ দেখি না তো তার আগে আমি লেকগুলি কেটে নেবো যাতে করে ঘটনা হয়ে যায় তো অনেকেই কাটার ব্যবহার করে তো আমি আবার একটু নখ কাটার ব্যবহার করতেছি তো আমার কাটাটাই হঠাৎ করে ভেঙে গিয়েছে এখন কাজ চালানোর জন্য কি করার আছে তো আমি এখন পুনরায় স্থাপন করব বেশটি দেখতে পারলেন তো আমি স্টিল লাগিয়ে নিলাম আবার প্লাগ ইন করে দিচ্ছি একটু দূরে রাখেন আরো দূরে রাখেন কিন্তু বন্ধুরা লাল যে বিষয়টি তারপরও এখন সারেনি সে লাল লালই রয়ে গেছে কিন্তু তাহলে তো এটা কঠিন একটা সমস্যাই দেখা যায় কিন্তু কোনো বন্ধুরা শর্ট নেই তারপরেও এটার এই সমস্যা কেন আমি একটু জাগে দেখতে তো বন্ধুরা আমি একটু পরিষ্কার করে নিয়েও দেখলাম যে এটার ভিতরে কোনো শর্ট আছে কি যে কোনো প্রকার শর্ট নেই কিন্তু তারপরেও কেন যে চলছে না বন্ধুরা আমি টিভিটি ফিটিং করে নিয়েছি বিষয় থেকেই যায় তো এই যে যে সমস্ত জমি ইতিমধ্যে খাল হয়ে এই সমস্যাটি আসলে আমি কেটে দিয়ে বাস্তবায়ন সম্ভব বলে আপনি মনে একটা যে যে কেটে মানে হয়েছে সেটি আমি কেটে দিয়েছি এখন টিভিটি মোটামুটি একেবারেই চলার যোগ্য এভাবেই তিনি দেখতে পারবেন অনেকদিন হ্যাঁ, দেখতে পারতেছেন অনেক ঘটনা বলবে চট্টগ্রামের গিয়েছিল যে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত কি